সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলতে যাচ্ছি ফাইবারের আরেকটি আপডেট নিয়ে সেটা হচ্ছে আপনারা যদি এখন ফাইবারে ঠিকমতো অ্যাক্টিভ না থাকেন তাহলে আপনাদের গিকগুলো আনপাবলিশ করে দিবে তো এটা অবশ্য আমরা যারা পুরাতন সেলার আছি তাদের জন্য খুবই ভালো একটা দিক আমি মনে করি অনেকে আছে যারা ফাইবারে কাজ না শিখেই দেখা যাচ্ছে যে তাদের তারা এখানে একটা গিক পাবলিশ করে চলে যায় দেন এখানে কোনো কাজ করে না তো এই ক্ষেত্রে যে সুবিধাটা হইতেছে সেটা হচ্ছে আমাদের যারা এখানে কাজ করবে তাদের গিকগুলোই থাকবে আর যারা এখানে কাজ করবে না তাদের গিকগুলো থাকবে না তো এখানে কি করতে হবে বিষয়টা কি বিষয়টা হচ্ছে আপনি এক উইকের ভিতরে কারো ক্ষেত্রে এক উইক মানে এক সপ্তাহ পরেই কারো গিক আনপাবলিশ করে দিতেছে যদি এক সপ্তাহের ভিতরে আপনারা যদি আপনাদের অ্যাকাউন্টে কোনো প্রকার অ্যাক্টিভ না থাকেন বা কোনো সময় অনলাইনে না আসেন এই জন্য আপনার অ্যাকাউন্টটা বা আপনার গিকগুলো আনপাবলিশ করে দিবে তো এই ক্ষেত্রে লাভটা কি হবে লাভটা হচ্ছে আমাদের নতুন সেলাররা বা নতুন সেলাররা যারা কাজ করবে একজাক্টলি যারা কাজ করবে তাদের প্রায়োরিটি একটু বেশি থাকবে যারা এখানে মানে হিজিবিজি গিগ আছে না অনেকে আছে যারা গিগ বানাইতে চলে গেছে অ্যাক্টিভ থাকে না তাদের গিগগুলো চলে যাবে এতে আমাদের প্রতিযোগী কমে আসবে অনেক প্রতিযোগী মানে কমে আসবে আর কি এটা অবশ্য একদিকে খারাপ যেমন আমার অনেকগুলো অ্যাকাউন্ট থাকার কারণে আমি সবগুলো অ্যাকাউন্টে অ্যাক্টিভ থাকতে পারি না এই জন্য আমার প্রবলেমটা হইতেছে তো আমাকে প্রথমে যেটা বলছে এটা হচ্ছে আমার দেখেন ফার্স্ট মেসেজ আসছে এটা হচ্ছে ডিসেম্বরের নয় তারিখ আজকে হচ্ছে ডিসেম্বরের সতেরো তারিখ তো এটা আসছে হচ্ছে ডিসেম্বরের নয় তারিখে কি বলছে ফাইবারে এটা হচ্ছে আমার একটা account well as a high top efficiency you are we have a uh, noticed that you have not visit your uh, fiber account currently staying active important for success of your business and we had like make sure client can you find just heads up your active gig will be get automatically post please reply email within next seven days keep them active তো এখানে যেটা বলতেছে যে আমরা লক্ষ্য করছি যে আপনি সম্প্রতি আপনার ফাইবার অ্যাকাউন্টে যাননি সক্রিয় থাকা আপনার ব্যবসার সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ এবং আমরা নিশ্চিত নিশ্চিত করতে চাই যে ক্লায়েন্টরা আপনাকে খুঁজে খুঁজে পেতে পারে শুধু একটি সতর্ক আপনি নিষ্ক্রিয় গিক সক্রিয়ভাবে বিরাম দেওয়া হবে তাদের সক্রিয় রাখতে অনুগ্রহ অনুগ্রহ করে পরবর্তী সাত দিনের মধ্যে ইমেলের উত্তর দিন ঠিক আছে এটার মানে হচ্ছে আপনার ফাইবারে যদি আপনি অ্যাক্টিভ থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার বায়াররা আপনাদের গিক তাদের সামনে দেখাবে মানে বাইরের সামনে ফাইবার গিকটা আপনার দেখাবে এতে আপনার বেচাকিনি হবে এবং সাকসেসটা খুবই ভালো হবে আর কি আপনার জন্য সেই জন্য বলতেছে অবশ্যই ফাইবারে অ্যাক্টিভ থাকেন আমি অ্যাক্টিভ থাকি না জন্য আমাকে এটা নোটিশ করছে তারা এবং এটা বলতেছে যে এটা সাত দিনের ভিতরে আমাদেরকে আমাদের অ্যাকাউন্টে যাইতে হবে অথবা মেলে রিপ্লাই দিতে হবে তো আপনি জাস্ট ফাইবারে যদি অ্যাকাউন্টটা লগ ইন করেন লগ ইন করে ঘন্টা দুই থাকলেন বা একদিন থাকলেন থাকে আবার চলে গেলেন আবার সাত দিনের জন্য আপনি রাখতে পারবেন নয় আপনার সবগুলো গিগ অটোমেটিকলি পস হয়ে যাবে সেটা ওরা বলতেছে আর কি তো এবার দেখেন এটা বলার পরে সেকেন্ড মেসেজটা আসছে হচ্ছে এটা এখানে বলতেছে since we have not have not had back from এখানে যে কথাটা বলতেছে সেটা হচ্ছে তারা ভাইবা নিতেছে যে আমি ফাইবারে এখন কাজ করতে চাইতেছি না সেই জন্য তারা যেটা করতেছে আমার গিকগুলো সবগুলো পস এবং রিমুভ মানে পস করে দিতেছে এবং তাদের লিস্টিং থেকে রিমুভ করে দিতেছে ঠিক আছে এবার এখন বলতেছে you can always jump back to and reactive them all your needs to okay এখানে সর্বদা ফিরে যেতে পারেন এবং পুনরায় সক্রিয় করতে পারেন মানে হচ্ছে আপনি যদি আপনার গিকগুলো আবার পুনরায় অ্যাক্টিভ করতে চান বা আপনি যদি কাজ করার মন মানসিকতা থাকে যদি আপনি আবার কাজ করতে চান তাহলে যেটা করতে হবে আপনাকে প্রথমে অ্যাকাউন্টে লগ করতে হবে তারপরে go to profile page and click the pause tab click the the gig menu and then then click active তো আমরা যেখান থেকে আমাদের গিকগুলো পজ করে আমরা মূলত এডিট করি সেখান থেকে আমাদের গিকগুলো অ্যাক্টিভ করে দিতে হবে তাহলে আমরা পুনরায় আবার কাজগুলো করতে পারবো এটা আমাদের পুরাতন সেলারদের জন্য ভালো এবং যারা এখানে কাজ করতে চাচ্ছেন না এটা তাদের জন্য খুব একটা হেল্পফুল হবে না আমি মনে করি কারণ তারা ফাইবারে অ্যাক্টিভ থাকেই না এখানে কাজই করে না তাহলে তাদের আর ফাইবার <laughs> কাজ করতে হবে না ফাইবার গণহারে আর অ্যাকাউন্ট করতে দিতেছে না তো এখন ফাইবার একটু আপডেট হয়েছে আপডেটের হওয়ার পরে আমাদের অনেক কিছু নিয়ে আসতেছে আসলে তারা চাচ্ছে যে যারা একজাক্টলি এখানে আনসার তাদেরকে রাখবে এবং যারা একজাক্টলি আনসার না তাদেরকে আসলে রাখবে না সেই জন্যই এত কাজকর্ম ঠিক আছে যেমন বাইরিকো স্টপ বিপ চালু অনেকের এই বিপ আসে না আমারও অনেক অ্যাকাউন্টে বিপ আসে না তো যাই হোক আমি আশা করি বুঝাইতে পারছি যে এই আপডেটে মূলত কি করতেছে তারা এই আপডেটের ভিতরে বলতেছে যারা ফাইবারে নিয়মিত সেলার তারা এখানে কাজ করতে পারবে যারা নিয়মিত সেলার না তাদের গিকগুলো পজ করে দিবে যদি আপনি সাত দিনের ভিতর কোনো প্রকার ফাইবারে অ্যাক্টিভ না থাকেন সেই ক্ষেত্রে আপনার গিকগুলো পজ হয়ে যাবে তো আপনি যদি আবার পরবর্তীতে কাজ করতে চান তাহলে আপনাকে আবার অ্যাক্টিভ করে কাজ করতে হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন তো সম্পূর্ণ ক্লাস ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ